সফটওয়্যার ছাড়াই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ খুব সহজে আমরা অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি যেমন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো আজকে আমি এমন একটি সাইট দেখাবো যেখানে কোনো প্রকারের সফটওয়্যার ছাড়াই যে কোনো ছবি বিনামূল্যে খুবই সহজে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো দেরি না করে চলুন আমরা সেই ছায়াটাতে চলে যাই আচ্ছা ছায়াটার নাম হচ্ছে রিমুভ বিজি তো আমি পিসিতে চলে গেছি পিসিতে যে লিখব রিমুভ বিজি এই যে চলে আসছে আমি আগে অনেক ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো এটাতে আমরা চলে গেলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে আপলোড ইমেজ লেখা আছে আপলোড ইমেজে ক্লিক করলাম তারপরে আপনার যে ছবিটা যেখানে রাখা আছে যে ফোল্ডারের ভিতরে রাখা আছে আপনি সেখানে চলে যাবেন তো আমার হচ্ছে দেখি কোথায় আছে সি ড্রাইভে নাই এখানে নাই এখানে নাই ডিস্ক টয়লেট বিজি পিকচার ডেস্কটপে দেখি এই যে নিউ ফোল্ডারে এর ভিতরে আমার অনেকগুলো ছবি আছে আমি এখান থেকে দেখব যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখব যে আসলে হয় কি না তো সে এই এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব এখানে ওপেন দিলেই চলে যাবে এই যে আপলোডিং আপলোডিং দেখতে পাচ্ছি একটু ওয়েট করতে হবে কেননা অনেক সময় নেট সোলোর কারণেও একটু ডিলে হয়ে থাকে তো একটু আপনাকে অপেক্ষা করতে হবে নেটের জন্য আর নেট যদি ফাস্ট হয় তাহলে বেশি লেট করা লাগবে না আমরা একটু ওয়েট করছি হ্যাঁ প্রায় চলে আসছে ওই যে দেখা যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন একদম একটা ম্যাজিক্যালি ট্রিক্স কত সুন্দর দেখা যাচ্ছে আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু ছবিটা কিন্তু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আপনি চাইলেই কিন্তু এখানে অনেকগুলো কালার ইউজ করতে পারেন অনেক কালার দেওয়া আছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো জায়গার ছবি কিন্তু অ্যাড করতে পারেন এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা ছিল আপনার মেইন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ছিল আর এইখানে কিছু কিছু কাটা কাটা অংশ দেখা যাচ্ছে এটার কারণ আছে এই ছবিটা কিন্তু ক্লিয়ার ছিল না এই জন্য এরকম দেখাচ্ছে তো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করতে পারেন যে আপনি বাসায় বসে থেকে বাসার সাদে ছবি তুলে কিন্তু কক্সবাজারের ভিউটা দেখতে পারেন এটা কিন্তু এটাতে করা সম্ভব একদমই সিম্পল আপনার কোনো ধরনের সফটওয়্যার ইউজ করার প্রয়োজন নাই আর এটা কিন্তু আপনি ফোন থেকেও খুব সহজেই করতে পারবেন আপনি ফোন থেকে রিমুভ বিজি লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন এটা খুবই খুবই খুবই একটা ম্যাজিক্যাল ট্রিক্সের মতন সফটওয়্যার তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর যদি কারো বুঝতে একটু হলেও সমস্যা হয় তো আপনি আমার কমেন্টে কমেন্ট করতে পারেন আমি আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব okay thank you so much ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার